হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি বলেছিলাম যে আজকে আমি শাড়ি পরবো আমি জীবনের প্রথম আজকে নিজে নিজে শাড়ি পরছি জীবনের প্রথম শাড়ি পরি না এর আগেও শাড়ি পরেছি বাট জীবনের প্রথম লাইফের ফার্স্ট টাইম আমি নিজে নিজে শাড়ি পরলাম সারা টিউটোরিয়াল দেখছি যে কেমনে শাড়ি পরে দেন হচ্ছে কেমনে ওইভাবেই শাড়ি পরলাম তো ফাইনালি আমি নিজে নিজে সাকসেসফুল এবার অত সুন্দর হয় নাই বাট পড়ছি আমার কাছে খুব পছন্দ হয়েছে তো যাই হোক এখন আমি বাইরে যাচ্ছি ঘুরতে আর আমি আজকে অর্নামেন্টসও পড়েছি ইউজুয়ালি আমি অর্নামেন্টসও পড়ি না অ্যান্ড আমার কানে গোল ছাড়া অন্য কিছু দিলে কান পেকে যায় তাও পড়ছি শাড়ি পরার জন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি আমার রাতে ঘুম হয় নাই বিকজ আমি এবার মানে চাইছি যে নিজে নিজের শাড়ি পরবো তো আমার জীবনের প্রথম আমার হোল লাইফে ফার্স্ট টাইম আমি আজকে নিজে নিজে শাড়ি পরছি অ্যান্ড পিকচার পরে আপলোড দিব আমি আমি বুঝতেছি না আমার শাড়ি পরে এত এক্সাইটেড কেন লাগতেছে যাই হোক সবাইকে পহেলা ফাল্গুন যদিও আসে নাই অগ্রিম শুভেচ্ছা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর এখন একটু বাহিরে যাব বাহিরে যাব আজকে তো বাইক নিব না বিকজ আমি তো আগেও বলছি যে শাড়ির সাথে স্পোর্টস বাইকের কম্বিনেশনটা আমার কাছে খুব বেশি অকওয়ার্ড লাগে আমার মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন সো আমি আজকে বাইক বের করতেছি না আজকে আমি বের হচ্ছি এমনি আর <laughs> আমি জানি না আমাকে কেমন লাগতেছে বিকজ মেক ওভার দেন হচ্ছে শাড়ি পুরাটাই হচ্ছে আমি নিজে নিজে করেছি বাসায় কোনো পার্লার টার্লার যাই নাই সো চলেন বাইরে যাই এখনও আমি লাঞ্চও করি নাই অথচ সন্ধ্যা হয়ে গেছে আজকে ভাবছিলাম যে দিনের বেলা বের হব কিন্তু বের হইতে হইতে আসলে রাতই হয়ে গেছে মানে আমি একটু ঘুম থেকে উঠছি অনেক লেট করে তো আজকে মানে বের হয়ে তেমন কাউকে দেখতে পারি না আমার ইচ্ছা ছিল যে আজকে বের হব দিনে দিনে অনেকে শাড়িটার উপরে বের হবে আমি দেখব বাট হইল না যাই হোক কালকে ভ্যালেন্টাইন ডে আর সবাইকে কিন্তু অ্যাডভান্স হ্যাপি ভ্যালেন্টাইন ডে আর আমি এই তো বাইরে আসছি একটু ঘোরাঘুরি করব দেন বাসায় চলে যাব আর আমি কিন্তু ঢাকা টু কুড়িগ্রামের ব্লগটা অলরেডি আপলোড করে দিয়েছি সবাই কিন্তু ডেফিনেটলি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Bye.